hi friends welcome to Papiya's kitchen আপকা কিচেন আজকে আমি খাট্টা মিঠা কর্ন মশলা বানাবো তার জন্য আমি প্রথমে দুটো কর্নে কর্নকে ছাড়িয়ে নিয়েছি আর আমি কিছু জিনিস কেটে নিয়েছি যেগুলো আমি ওতে দেবো একটা টমাটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ আমি ছোট ছোট করে পিস পিস করে কুচি করে কেটে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি আর একটু ধনে পাতা নিয়েছি এবার আমি দেখুন এইভাবে আমি কর্নগুলোকে গরম করে নিচ্ছি এমনিই গরম করে নিচ্ছি ওপরে কিছুই আমি নিয়ে এমনি খোসা এমনি ছাড়িয়ে কর্নগুলোকে গরম এইভাবে আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে বাড়িতে বানিয়ে দেখবে খুবই ভালো লাগবে খেতে সন্ধ্যাবেলা টিফিনে খেতে খুবই ভালো লাইক করবেন বাড়ির সবার সঙ্গে শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে রিলেটিভদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশের যে বেল বাটনটি রয়েছে সেটিকে ক্লিক করতে একদম ভুলবেন না এইভাবে পুরোটা আমি ভেজে নিয়েছি কিছুই মাখাই নিয়েতে শুধু ছাড়িয়ে আমি শুধু এইভাবে সেঁকে নিয়েছি এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি এরপর আমি ছুরি দিয়ে এইগুলোকে কেটে নিচ্ছি দেখুন আপনারা এইভাবে কেটে নেবেন বাচ্চারা গোটা খেতে পারে না তাই আপনি যদি এইভাবে ছাড়িয়ে আপনারা যদি দেন তাহলে ওদের খেতেও খুব ভালো লাগে দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি এরপর আমি একে একে ওর সঙ্গে সব মশলা দিচ্ছি প্রথমে টমাটো একটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এর কাঁচা লঙ্কা দিচ্ছি এরপর আমি এতে নুন দিচ্ছি স্বাদ মতো আর আমচুর পাউডার দিচ্ছি স্বাদ মতো আমচুর পাউডার দিচ্ছি আপনারা আমচুর পাউডার নাও দিতে পারেন এরপর আমি ব্ল্যাক সল্ট দিচ্ছি কারণ সামান্য দিচ্ছি কারণ আমি আগেই নুন দিয়েছি স্বাদ হওয়ার জন্য দিয়ে ভালো করে মিক্স করছি আর যদি আপনার বাড়িতে আমচুর পাউডার না থাকে তাহলে আপনারা একটু লেবুর রসও দিয়ে দিতে পারেন তাহলেও একটু খাট্টা খাট্টা হয়ে যাবে সবশেষে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এটা খেতে খুবই ভালো লাগে আর এতে পেটও ভরে খেয়ে দেখছি মনে হয়েছে কিনা নুন হয়েছে আমি আর একটু আমচুর পাউডার দিচ্ছি একটু খাটটা একটু কম হয়েছে খুব সুন্দর লাগছে খেতে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো খেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ খাওয়ার আগে আমি একটু এতে ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি আপনারা ঝুরি ভাজা নাও দিতে পারেন দিলে একটু আরও বেশি টেস্টি লাগে আর কি আগে থেকে দিয়ে রাখবেন না তাহলে নরম হয়ে যাবে ঠিক খাওয়ার আগেই দেবেন